ইশকের দরিয়া নবী কাটি গোসাতা পার করো গো আমায় নবীর মদিনা রোজা মদিনা ইশকের দরিয়া নবিকাটি গোসাতা পার করো গো আমায় নবীর মদিনা রোজা মদিনা যে রই রোজা তোমা পা সবুজে রই রোজা তোমার পাগল করে দশরাবি উজার করে দশরাবি উজা না ইশকের দরিয়া নবী কাটি গো পার করো গো আমায় নবীর মদিনা রোজা মদিনা কবিতার ছন্দ আমার রচে শুধু গজল তোমার কবিতার ছন্দ আমার রচে শুধু গজল তোমা দুরুদ পড়ে মায়া ভুলি দুরুদ পড়ে মায়া ভুলি কুল দুনিয়ার কুল দুনিয়া ইশকের দরিয়া নবী কাটি গোসাতা পার করো গো আমায় নবী রওজা বদিনা রওজা মদিনা দরিয়া নৌপিকাটি গোসাতা পার করো গো আমায় নবী রওজা মদিনা